নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সর্বপ্রথম ধন্যবাদ জানাবো তাদেরকে যারা আমার এই ভিডিওটা দেখছে এবং এই চ্যানেল প্রতিটি ভিডিও তারা দেখে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটা হবে একটি গল্পের ওপর আজকে এমন একটি গল্প আপনাদের শোনাবো যা শুনলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে গল্পটার মধ্যে অ্যাকচুয়ালি কি বোঝানো চেয়েছে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা নোটিফিকেশান বেলটি অলে সেট করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক একটি মহিলা মন্দিরের পূজারীকে সাপ সাপ জানিয়ে দিলেন যে আমি আর কোনো দিন মন্দিরে আসব না এ কথা বলার কারণ কি সে মহিলাটি মন্দিরে এসে দেখছেন চারিদিকে নানান রকমভাবে নানান দিকে কম বয়সী ছেলে এবং মেয়েরা যারা প্রেম করছে মোবাইল ঘাঁটছে ফটো তুলছে ভিডিও বানাচ্ছে মন্দিরে এসে এসব করছে এই দেখে মেয়েটির খুব খারাপ লাগে আর পূজারীকে বলে দেয় যে আমি আর কোনো দিন মন্দিরে আসবো না পূজারী তখনই জিজ্ঞাসা করলেন যে কারণটা কি জানতে পারি মহিলাটি বললেন মন্দিরের পরিবেশটা আমার এখন আর একদম ভালো লাগে না মন্দিরে এসে মানুষের মোবাইল টেপা প্রেম করা গল্প করা আড্ডা দেওয়া এসব দেখতে আমার আর একদম ভালো লাগে না তাই আমি আর মন্দিরে আসব না পূজারি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে আমার একটা কথা মানবেন মহিলাটি বললেন কি বলুন পূজারি তখন বললেন একটি জলপূর্ণ গ্লাস হাতে নিয়ে আপনাকে দুবার এই মন্দির প্রদক্ষিণ করতে হবে পারবেন তবে এক ফোঁটা জল যেন গ্লাস থেকে বাইরে না পড়ে মহিলাটি বললেন পারব মহিলাটি একটি জলপূর্ণ গ্লাস হাতে নিয়ে পুরো মন্দির দুবার প্রদক্ষিণ করলেন এক ফোঁটা জল গ্লাস থেকে নিচে পড়েনি প্রদক্ষিণ শেষ হলে পূজারী মহিলাটিকে তিনটি প্রশ্ন করলেন প্রশ্ন তিনটি হলো এক নম্বর আপনি কি প্রদক্ষিণের সময় কাউকে মোবাইল টিপতে দেখেছেন দ্বিতীয় প্রশ্ন আপনি কি কাউকে গল্প করতে লক্ষ্য করেছেন তৃতীয় প্রশ্ন কাউকে কি বাজে কোনো কাজ করতে দেখেছেন এই তিনটি প্রশ্ন করার পর মহিলাটি বললেন আমি এসব কিছুই লক্ষ্য করিনি কারণ আমার পুরো মনোযোগ জলের গ্লাসের ওপর ছিল যাতে এক ফোঁটা জল গ্লাস থেকে পড়ে না যায় পূজারি বললেন আপনি যখন মন্দিরে আসবেন আপনার উচিত আপনার পূর্ণ মনস মনোযোগ সহকারে ভগবানের ওপর স্থাপনা করা দেখবেন একমাত্র ঈশ্বর ছাড়া বিশ্বে কোনো অপ্রিয় জিনিস আপনার নজরে আসবে না মেয়েটি সেটি শুনে মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন আর যাওয়ার আগে পূজারীকে একটি কথা বলে গেলেন যে হে পূজারী পণ্ডিত আপনি আজকে আমার চোখ খুলে দিলেন এই বলে তাকে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন তো বন্ধুরা গল্পটি এফ দিয়েছিল গল্পটি শুনে কি বুঝলেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে তাহলে একটু লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা নোটিফিকেশান বেলটি অলে সেট করবেন নতুন ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ